আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন রায়হান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আমরা এএমডি রাইজানের আপনার রাইজান ফাইভের ছাপ্পান্নশো জি পঁচাত্তর দিয়ে একটি পিসি বিল্ডের ভিডিও দেখাবো আপনারা অবশ্যই ধারণা পেয়ে যাবেন আপনার উনচল্লিশ হাজার টাকার মধ্যে একটি পিসি বিল করতে আপনার কী কী প্রোডাক্ট ইউজ করে আপনার উনচল্লিশ হাজার টাকার মধ্যে একটি রাইজন ছাপ্পান্নশো জি আপনি পিসি বিল করতে পারবেন সো আর দেরি করছি না চলুন বিরোধী শুরু করি প্রথমত আমরা প্রসেসর হিসেবে রাখতেছি আপনার রাইজন ফাইভের আপনার ছাপ্পান্নশো জি প্রসেসরটি আপনার এটা উইথ র্যান্ডম গ্রাফিক্স থাকতেছে আর এটার প্রাইস হচ্ছে সতেরো হাজার থেকে সাড়ে সতেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর এটার মধ্যে আপনার স্পিড থাকতেছে three point nine giga hertz থেকে up to four point four zero giga hertz পর্যন্ত এবং ক্যাশ হিসাবে থাকতেছে থ্রি থেকে আপনার ষোলো এমবি ক্যাশ পর্যন্ত আর কোর থাকতেছে ছয়টি থ্যাট থাকতেছে বারোটি আর এর আগেও আমরা রাইজেন ফাইভ ছাপ্পান্ন সিজির একটি পিসি ভিডিও দেখে এসে আপনারা চাইলে অবশ্যই দেখে আসতে পারেন সো এখন আসি আমরা পয়সর কুলার পয়সর কুলার হিসেবে আমরা রেখেছি একটি সিপিও কুলার আর সিপিও কুলারটি হচ্ছে আপনার এ থ্রি জিরো আপনার নাইনটি টু এম এম এর একটি লিকুইড সিপিও কুলার আপনার এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা থেকে তেরোশো টাকার মধ্যে আপনার পেয়ে যাবেন আপনার সিপি কুলারটি ভালো ইউজ করার কারণ হচ্ছে আপনার প্রসেসরটি যদি ঠান্ডা থাকে তাহলে আপনার কিন্তু পিসির স্পিডটা পারফরমেন্সটা অনেক ভালো পেয়ে যাবেন আর যদি প্রসেসরটা ওভার হিটিং হয় তো আপনার পিসি অনেক ব্ল্যাক করবে এবং আপনার গেমিংয়ে এত ভালো পারফরমেন্স পাবেন না তারপর আসি মাদারবোর্ডে আমরা মাদারবোর্ড হিসেবে ইউজ করেছি আসুসের একটি চারশো পঞ্চাশের প্রো একটি গেমিং মাদারবোর্ড আর যেটা মাদারবোর্ডটিতে আপনার থার্ড জেন সেকেন্ড জেন এবং ফার্স্ট জেনারেশনের রাইজেনের যে প্রসেসরগুলো রয়েছে সব প্রসেসরগুলো সাপোর্ট অনেকে ভাই বলে থাকেন যে আপনার রাইজেনের মাদারবোর্ডের প্রসেসর কোনটায় কী প্রসেসর লাগে আসলে আপনার প্রসেসরটা হচ্ছে আপনার রাইজেনের যে মাদারবোর্ডটা এখন বর্তমানে আমরা এই ভিডিওতে দেখাচ্ছি আপনাকে চারশো পঞ্চাশ আপনার এম প্রো এই মাদারবোর্ডটার মধ্যে আপনার রাইজনের প্রথম জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশনের প্রসেসর আপনি ইউজ করতে পারেন প্রথম জেনারেশন রাইজনের প্রসেসর কীভাবে চিনবেন রাইজন প্রসেসরের প্রথম জেনারেশনটা হচ্ছে পাঁচ হাজার এবং দ্বিতীয় সেকেন্ড জেনারেশন হচ্ছে পাঁচ হাজার জি এবং ফোর জেনারেশনটা হচ্ছে চার হাজার জি এই মাদারবোর্ডে আপনার ডিডিআর ফোর এর চার হাজার চারশো মেগা হার্সের একটি প্রসেসর সাপোর্ট করাতে পারবেন একটি বলতে কি আপনার চারটি র্যাম স্লট হচ্ছে আপনার চার হাজার চারশো মেগা হার্সের আপনি ফোর ফোর করে আপনারা চারটি ইউজ করতে পারবেন এবং এইট এইট করে চারটি ইউজ করতে পারবেন আর এখানে আপনার ডোয়েল এনবিএমই এসএসডি আপনার ইউজ করতে পারবেন আপনার এখানে দুইটা এনবিএমই এসএসডি লাগানোর ব্যবস্থা রয়েছে মাদাবুটি তাই আমরা এই মাদাবুটি ইউজ করতেছি এখন আসি আমরা র্যামে র্যাম হিসেবে আমরা ইউজ করতেছি আপনার ডিডিআর ফোরের এইট জিবি একটি র্যাম যেটা হচ্ছে বত্রিশশো মেগাহার্স আমাদের মাদাবোর্ড কিন্তু চার হাজার চারশো মেগাহার্স পর্যন্ত সাপোর্টেড সেক্ষেত্রে আমরা এখানে বত্রিশশো মেগাহার্স ইউজ করতেছি আমরা চাইলে আরও ভালো স্পিডের আপনার মেগাহার্জের আপনার র্যাম ইউজ করতে পারবো সেহেতু আমরা এখন বত্রিশশো মেগাহার্জ রাখতেছি যেহেতু আমাদের বাজেটটা একটু কম আপনার র্যামের প্রাইস হচ্ছে আপনার দুই হাজার টাকার থেকে আপনার তিন হাজার টাকার মধ্যে আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর র্যামটি স্পিড হচ্ছে বত্রিশ মেগা হার্স এবং এই র্যামটি হচ্ছে আপনার PNY L R eight GB একটি র্যাম এখন আসি আমরা এসএসডিতে আমরা এসএসডিতে আমরা এর আগেও আমরা যত পিসিবি ভিডিও দেখাচ্ছি সব গুলোর মধ্যে কিন্তু আমরা এসপি এই এসএসডিটি রেখেছি এসপি এই এসএসডিটি রাখার কারণ হচ্ছে আপনার বর্তমান সময়ে আপনার পপুলার একটি এসএসডি হচ্ছে এসপির EX nine hundred M dot two আপনার এনবিএমই একটি এসএসডি যেটা হচ্ছে পাঁচশো জিবির এই এসএসডিটি অনেক ভালো পারফরমেন্স পেয়ে যাবেন এবং এটি বর্তমান বাজেটের মধ্যে এবং বর্তমান সময়ের মধ্যে অনেক ভালো একটি এসএসডি হিসেবে পরিচিত যেটা প্রাইস আপনার সাড়ে চার থেকে পাঁচের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে কি রাখতেছি এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে রাখতেছি ভি চারশো পঞ্চাশের একটি গেমিং পাওয়ার সাপ্লাই আমরা শেষে আসি কিচিংয়ে কিচিংটা ইউজ করতেছি আপনার একটু গেমিং কিচিং যেহেতু পিসির লোকটা সুন্দর আসতে হবে সেহেতু আমরা গেমিং কিচিংটা ইউজ করতেছি এই গেমিং কেচিংয়ের মধ্যে আপনার রাখতেছি আপনার গেমিংয়ের আপনার আট জিবি একটি কেচিং যেটার প্রাইস আপনার চার হাজার তিনশো টাকা থেকে আপনার চার হাজার টাকার মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন আর কেচিংটি দেখতেও আপনার আউটলুকটি অনেক সুন্দর হোয়াইট এবং ব্ল্যাকের মাধ্যমে কম্বিনেশন সো আপনার আজকের পিসিবিলিটি ভিডিওটি এইরকমই আপনার ছিল আপনারা চাইলে আরও ভালো পিসিবিলিটির ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমরা আপনাদেরকে রেগুলার পিসি বিল্ডের ভিডিও দেখাবো এবং আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের একটি চ্যানেল লিঙ্ক রয়েছে সেখানে আমরা কম্পিউটারের অ্যাক্সেসরি সেল দিয়ে থাকি বিভিন্ন ব্র্যান্ড পিসি যারা চাচ্ছেন যে আপনার লো বাজেটে ব্র্যান্ড পিসি কিনবেন চার হাজার টাকায় পিসি কিনবেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে নিজের ডিসক্রিপশনে আমাদের চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন আমাদের চ্যানেলে চার হাজার থেকে আপনার দশ হাজার পাঁচ হাজার ব্র্যান্ড পিসি অরিজিনাল এসপি ডেলের ব্র্যান্ড পিসিগুলো আমরা সেল দিয়ে থাকি সো আর দেরি করছি না আজকে ভিডিও এখানে রাখতেছি আল্লাহ হাফেজ